আসসালামু আলাইকুম ডিসকভারি টেলিভিশন টোয়েন্টি ফোর থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কেওড়া গাছ আপনারা অনেকেই কেওড়া গাছের নাম শুনেছেন অনেকে হয়তো দেখেন নাই কেওড়া গাছে একটা ফল ধরে সেই ফলটা খাওয়া যায় আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো এবং সেই কেওড়া ফুলের গাছ এবং ফল দুটি দেখাবো কীভাবে খেতে হয় সেটাও আমরা বলবো এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে ভাষাঞ্চল বন জঙ্গলে এখানে অনেক কেওড়া ফুলের গাছ আছে তো আমরা যে গাছটিতে যাচ্ছি সেটা হচ্ছে কেওলা ফুলের গাছ অনেক বিশাল বড় দেখতে পাচ্ছেন চারিদিকে ছড়ানো আর কেওড়া ফুলের গাছের ডাল অনেক শক্ত তো এই ফলটি ধরে থাকে বর্ষার সিজনে এখন ফলটি প্রায় শেষের দিকে কিছু কিছু গাছ আছে যেগুলোতে ফল বারো মাসি থাকে সেই একটি গাছ এটা তো দেখেন কেওড়া ফুলের গাছ কালো হয়ে থাকে এখন আপনাদের কেওড়া ফুলের গাছের চরিত্র গঠন দেখাচ্ছি অনেক বিশাল বড় গাছটি দেখতে পাচ্ছেন চারিদিকে কত আগাছা তার ভেতরেই গাছটি চারদিকে ছড়ানো গাছটি গোড়া থেকে প্রায় অনেকগুলো ডাল চারিদিকে ছড়িয়ে পড়ে আর সেই গাছের পাতা দেখতে ঠিক আকাশমণি গাছের মতো পাতাটি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাছের পাতা তো এখন আমরা ফলের দৃশ্য দেখাবো এই যে ফল এই যে এটা হচ্ছে আপনার কেওড়া ফলের গাছের ডাল এই যে ফল আপনারা দেখতে পাচ্ছেন কেওড়া ফল ঠিক বড় এর মতো এই যে দেখতেই আছেন আমি এখন হাতে ধরেছি তো দেখতে পাচ্ছেন ফল কেওড়া ফলের বিশেষ গুণ হচ্ছে এটা আপনার যে কোনো চাটনি বানিয়ে খেতে পারবেন বা আপনি চাইলে আচার বানিয়ে খেতে পারবেন তাছাড়াও আপনি লবণ দিয়েও খেতে পারবেন মরিচিতে ভর্তা করেও খেতে পারবেন অনেকভাবেই খাওয়া যায় এটি এটা সম্ভবত আপনার বিভিন্ন এলাকাতে জন্মায় না এটা সমুদ্র সৈকত বন্দর জন্মায় বেশি সুন্দরবন এবং ভাসানচর এই দুটি স্থানেই কেওড়া ফুলের গাছ বেশি পাওয়া যায় এখন আমি কইটা ছিঁড়ে নিলাম এটা আমি খাওয়াবো আপনারা দেখবেন এটা ভালো করে পরিষ্কার করে খাওয়া যায় ছিঁড়ে নিয়েছি দেখতে ঠিক বড়ের মতো দেখতেই পাচ্ছেন গাছের ফলে পরিপূর্ণ ছিল আস্তে আস্তে শেষ হয়ে গেছে প্রায় শেষের দিকে ফল দেখছেন ঠিক আকাশমণি গাছের পাতার মতো খুব মজা অনেক লম্বা অনেক বড় তো আমার প্রায় ফলগুলো ছিঁড়া শেষ 보자